বিষয়ে আসি আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমির মামুর বায়াতার ইতায়াত নিয়ে আমাদের দেশে বর্তমানে কিছু আলেম সমাজ আলেম এবং জাহেল উভয়েই এই জামাতবদ্ধ জীব জীবনযাপনকে ধুলিস্বাত করার জন্য জামাতবদ্ধ জীবনযাপনকে নষ্ট করার জন্য তারা কোনো কারণে কিছু কথাবার্তা বলছেন ফাটল সৃষ্টি করার জন্য যে কি বায়াত করা যাবে না আমির মানা যাবে না সংগঠন করা যাবে না এই যে কিছু কথাবার্তা বলছেন এই কিছু কথার জবাব আমরা এখানে ইনশাল্লাহ দলিল ভিত্তিক আমরা আলোচনা করব একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমির এবং মামুরকে এই বিষয়ে আমির এবং মামুরের পরিচয় বোঝার আগে আমরা প্রথমে এর গুরুত্ব বোঝার জন্য একটা আয়াতে যাব পবিত্র কোরআন সুরাতুল নিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত বলেন তো কয় কোন সুরা সুরা চার নম্বর সুরা সুরার নাম কি সুরা নিসা আয়াত নম্বর উনষাট কয় নম্বর উনষাট নম্বর আয়াত মোহন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়াতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়র ওয়া আহসানু তাওয়িলা মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা যারা মমিন তোমরা যারা ইমান এনেছ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে আতি উল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতি উর রসুল রাসুলের আনুগত্য করো ওয়া ইল আমরি মিনকুম এবং তোমাদের আমিরের আনুগত্য করো আগে সরল অনুবাদ হবে তারপরে ব্যাখ্যা হবে তাহলে আল্লাহ প্রথম অংশে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমরা আল্লাহর রাসুলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো ফারুদ্দুহু রসুল যদি আমিরের আনুগত্য করতে গিয়ে যদি বাদ বিসংবাদ হয় কোনো ঝগড়া হয় কোনো মলমালিন্য হয় কোনো মতভেদ সৃষ্টি হয় যদি কোনো ঝামেলা তৈরি হয় তাহলে আল্লাহ বলছেন যে তাহলে তোমরা ফারুদ্দু হইল আল্লাহ রসুল তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে ঘুরে যাও আল্লাহ তালা বলছেন আখির যদি তোমরা আল্লাহর পুরে বিশ্বাস স্থাপন করো এবং পরকালের পরে বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ঘুরে যাও ফিরে যাও আল্লাহ বলছেন রা আলিকা খৈর এটাই হবে তোমাদের জন্য উত্তম কল্যাণ ও আহসানু তাওইলা এবং পরিণতির দিক দিয়ে এটাই সর্বোত্তম সুবহান আল্লাহ তাহলে সুরা নিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়তে আল্লাহ তালা আমাদেরকে কি বললেন প্রথমত তিনটা আদেশ করেছেন কয়টা আদেশ আল্লাহ তিনটা আদেশ করেছেন আমার সাথে কথা বলবেন কয়টা আদেশ করলেন তিনটা আদেশ করলেন আচ্ছা আদেশটা আল্লাহ করলেন না নবী করলেন আল্লাহ করেছেন তাহলে আল্লাহ যেটা করেছেন এটার সুন্নাত না ফরজ এটা আবার বলেন সুন্নাত না ফরজ ফরজ ফরজ মানে কি ফরজ মানে আবশ্যক অনিবার্য এসেন্সিয়াল মানে অবশ্যই করতে হবে না করলে কি হবে আল্লাহর কাছে দায় থেকে যাবে কি তাই না সমানে তো উপস্থিতি আল্লাহ তালা বললেন তিনটা আদেশ করলেন এক আল্লাহর আনুগত্য করো এক নম্বর কি বললাম আল্লাহর আনুগত্য করো দুই নম্বর আল্লাহর রাসুলের আনুগত্য করো তিন নম্বর কি আমিরের আনুগত্য করো তোমরা তোমাদের কার আনুগত্য করো আমিরের আনুগত্য করো তাহলে এবার আসেন এই তিনটার ব্যাখ্যায় আমরা আসি সংক্ষিপ্তভাবে আল্লাহ তালা প্রথম যে আদেশ করেছেন তা হচ্ছে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য কাকে বলে আল্লাহ মানে তো আল্লাহ আল্লাহ হচ্ছে জাতের নাম কিসের নাম একটা জাত সত্তার নাম আল্লাহ একটা জাত আল্লাহ নিজে একটা সত্তা আল্লাহর জাত এবং সত্তা কি আল্লাহর জাত এবং সত্তা হচ্ছে আল্লাহ এক তার কোনো স্ত্রী নাই তার কোনো ছেলে মেয়ে নাই তার কোনো পিতামাতা নাই আল্লাহ তালা তার জাত এবং সত্তা সম্পর্কে তার পরিচয় সম্পর্কে আল্লাহ বলছেন যে কলহু আল্লাহ আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ কয়জন একজন আল্লাহ সমাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহর কারো দিকে মুখ ফিরানোর প্রয়োজন কি প্রয়োজন নাই আল্লাহ তালা বলছেন লাম ইয়ালিদ ওয়ালামি উলাদ লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই তার মানে তার ছেলে নাই তার স্ত্রী নাই কি নাই ছেলে নাই এবং স্ত্রী নাই ওয়ালাম ইউলাদ এবং আল্লাহর নবী কেউ আল্লাহকেও কেউ কি করেনি জন্ম দেননি তাহলে আল্লাহকে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহকে কেউ কি করেনি জন্ম দেননি আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান হাদ আল্লাহর সমকক্ষ কেউ না আল্লাহর সমকক্ষ কেউ না আরে কেউ তো দূরের কথা আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো জিনিস না সুহান আল্লাহ তাহলে আল্লাহর জাত এবং সত্তা হচ্ছে কি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার কোনো কি নাই শরিক নাই সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ তো আল্লাহর পরিচয় তো বুঝে গেলেন তাই না হ্যাঁ আল্লাহর পরিচয় তো বুঝতে পারলেন যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং আল্লাহর কোনো শরিক নাই এতটুকু বুঝে থাকেন যে এটা হচ্ছে আল্লাহর জাত এবং সত্তা বা আল্লাহর পরিচয় এবং তিনি কোথায় আছেন সপ্তম আসমানে সে আজিমে সমুন্নত কি তাই না এবং আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর কি আছে নাম আছে এবং আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার না এবং আল্লাহ সর্বত্র বিরাজমান নয় আল্লাহর রহমত সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ আছে কোথায় আসমানে কি তাই না আস আচ্ছা এবার আনুগত্য কাকে বলে আল্লাহর যে আনুগত্য বললাম না আমরা কার আনুগত্য করব আল্লাহর আনুগত্য করব। তাহলে এতক্ষণ আমরা আল্লাহর পরিচয় জানলাম এবার আনুগত্য মানে হচ্ছে অনুসরণ করা মেনে চলা আনুগত্য মানে কি বললাম অনুসরণ করা বা মেনে চলা মানে কাউকে মেনে চলা তো আল্লাহর আনুগত্য মানে হচ্ছে মানুষের ব্যক্তিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে এমন কোনো বিষয় নাই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মেনে চলা আল্লাহর সাথে কাউকে শিরিক না করা হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহর সাথে শিরিক না করা কার আনুগত্য আল্লাহর আনুগত্য আল্লাহর সাথে শিরিক না করা কার কার আনুগত্য আল্লাহর আনুগত্য আপনি যদি শিরিক করেন তাহলে এটা আল্লাহর আনুগত্য হলো না এটা শয়তানের আনুগত্য হলো মানুষের আনুগত্য হলো আল্লাহর স্থানে যে যে জিনিসকে স্থান দেবেন তার আনুগত্য হয়ে গেল তাহলে আল্লাহর আনুগত্য মানে আল্লাহর স্থানে কাউকে কি দেওয়া যাবে না শিরিক করা যাবে না স্থান দেওয়া যাবে না তাহলে এটা হলো কার আনুগত্য আল্লাহর আনুগত্য এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মেনে চলতে হবে কাকে মেনে চলতে হবে আল্লাহকে মেনে চলতে হবে তাহলে এটা আল্লাহর আনুগত্য হবে শুধু নিজের জীবনে না মানে আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনেও শুধুমাত্র কাকে মানতে হবে আল্লাহকে মেনে চলতে হবে এটা হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহর রাসুলের আনুগত্য কি রাসুলকে তো আমরা চিনি তাই না রাসুলের নাম কি বলেন তো মোহাম্মদ আহম্মদ সংক্ষিপ্ত মোহাম্মদ আর আহমদ মোহাম্মদ আর আহমদ আহমদ আহম্মদ না আহমদ আল্লাহ তালা বলেছেন ফা ইসমুহু আহমদ সুরা হাসুরের মধ্যে আছে আহমদ কি বললাম আহমদ মোহাম্মদ থেকেই আহম্মদ শব্দের উৎপত্তি মোহাম্মদ মানে প্রশংসিত আর আহমদ মানে অধিক প্রশংসিত সুহান আল্লাহ হামদ মানে প্রশংসা মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয় আর আহমদ মানে অধিক প্রশংসিত এমন একজন ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ তালা বলেছেন ওমা আর ইল্লা রহমাতাল্লিল আলামিন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে আল্লাহ বলেছেন হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আপনাকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুভান আল্লাহ মোহাম্মদ শুধু মুসলমানের জন্য নয় মোহাম্মদ মুসলমানের জন্য মোহাম্মদ হিন্দুর জন্য মোহাম্মদ খ্রিস্টানের জন্য মোহাম্মদ বৌদ্ধের জন্য মোহাম্মদ কাফের মুশরেক ফাসেক ফুজ্জার পৃথিবীর সকল মানুষের জন্য আরে ভাই মানুষ তো দূরের কথা আর মোহাম্মদ সাল্লাম মানুষের জন্য জিনের জন্য পশু পাখির জন্য নদ নদী খাল বিল পাহাড় পর্বত আল্লাহ তালা বলেছেন ওমা আর সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন আমি গোটা বিশ্বজাহানের জন্য রহমত করে মোহাম্মদকে পাঠিয়েছি সুহান আল্লাহ মোহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একটু মোহাম্মদের আনুগত্য করার আগে মোহাম্মদের পরিচয় জানা দরকার তাই না আমরা যতক্ষণ পরিচয় না জানবো ততক্ষণ কিন্তু আমাদের কারো সাথে দেখেন আপনি যখন কারো সাথে দেখা করেন প্রথম দেখা হয় তখন সালাম দিয়ে বলেন ভাই আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি কোথায় থেকে এসেছেন পরিচিত হন না আপনি আপনি যখন পরিচিত হয়ে যখন বলবে যে আমি র্যাবের প্রধান অথবা আমি গোয়েন্দা বিভাগ থেকে এসেছি অবশ্যই আপনি একটু ভয় খাবেন বা আপনার মনে একটা আকাং ইয়া তৈরি হবে যে বাবারে এ তো প্রশাসনের লোক কি ভাই ভুল বললাম আমি মানুষ তো মানুষের পরিচয় জানলে তার মূল্যায়ন করে করে না হ্যাঁ সাধারণ বেশে যখন আপনি একটা আলেমের কাছে যাবেন যখন জানবেন যে একটা বিশাল বড় মাপের আলেম তাহলে কি তার কাছে আপনি কোরআন হাদিস নিয়ে তর্ক করতে যাবেন অবশ্যই যাবেন না আপনার ভিতরে একটা ভয় কাজ করবে যে আমি ওর সাথে কি কথা বলবো আমি তো কোরআন হাদিস বুঝি না জানি না তাহলে খামা খাওয়ার সাথে কথা বলে আমি তো অপমান হব নাকি ভুল বললাম তো উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাথে যতদিন পর্যন্ত আপনার ভালো পরিচয় না হবে ততদিন পর্যন্ত আপনি মোহাম্মদকে মূল্যায়ন করবেন না যেমনিভাবে আল্লাহকে মূল্যায়ন করছেন না এত দেখেন এত বলার পরে আপনার আল্লাহকে ভয় হয় না কারণ কি কারণ আল্লাহর সাথে আপনার পরিচয় ভালো না আল্লাহ যে তিনি যে আল্লাহ তালা বলছেন যে ও আমা ওমা আতা কুমুর রসুল ফাঁকুজু হু ওমা নাহা কুমান হু ফাংতা হু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সাদিদুলি কব আল্লাহ বলছেন আমার নবী যা দেয় তোমরা তা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আর খবরদার ভাবো যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুলি কব নিশ্চয় আল্লাহ রব্বুল্লা আলমিন অত্যন্ত শাস্তির ব্যাপারে অনেক কঠোর সুভান আল্লাহ তো কই আল্লাহর ভয় তো আপনার ভিতরে আসে না মসজিদে সলাত আদায় করি মানে ঢোকার আগে বিড়ি সিগারেট খাইয়ে আসে নামাজ পড়ি হ্যাঁ অনেক ভাই আছে পকেটের মধ্যে বিড়ি সিগারেট থাকে থাকে না অনেকের ভাইয়ের তাই এটা আল্লাহর ভয় কেমন করে হলো হ্যাঁ এ মসজিদ থেকে বের হয়ে যে আপনি কিভাবে মুখে বিড়ি সিগারেট নেন মসজিদ থেকে বের হয়ে যে গাঁজা খান কেমন করে মসজিদ থেকে বের হয়ে যে মাপে ওজনে কম দেন কেমন করে মসজিদ থেকে বের হয়ে যে গালিগালাজ করেন কেমন করে কেমন করে মাপে ওজনে কম দেন কেমন করে মানুষের আত্মসাত করেন কেমন করে মানুষের জমি দখল করেন কেমন করে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কেমন করে আপনি সুদ ঘুষের সাথে লিপ্ত হন অবশ্যই আপনার আল্লাহকে মূল্যায়ন হয় না আল্লাহর পরিচিতি না জানার কারণে কি ভাই তাই না তো মোহাম্মদ সাহা সাল্লামের পরিচিতি না জানার কারণে মোহাম্মদের আনুগত্য আপনি কেমন করে করবেন মোহাম্মদের পরিচয় যদি না জানেন মোহাম্মদ এমন একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন সই বুখারির আপনি হাদিস খুলে দেখুন ১৩ নম্বর হাদিস ১৪ নম্বর হাদিস পনেরো নম্বর হাদিস সই বুখারি খুলেন সই বুখারির কিতাবুল ইমান খুলে দেখেন চোদ্দ পনেরো এই হাদিসগুলো দেখেন কত সুন্দর করে আল্লাহ রাসুল বলেছেন আবু হুরাইরা এবং আনাস আল্লাহ তালানহু বলেছেন আল্লাহ রাসুল বলছেন যে লাউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত তাকুনা হাব্বা ইলাইহিমি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসে আজমাইন যতক্ষণ না আল্লাহ নবী সাল্লামকে সে তার নিজের পিতামাতা এবং তার ধন সম্পত্তি এবং গোটা পৃথিবীর মানুষের চাইতে আল্লাহর নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার হতে পারবে না সুহান আল্লাহ আপনার ভালোবাসা তো আপনার পিতামাতাকেও তো আপনি ভালোবাসেন না আপনি মূল্যায়ন করেন না আপনি আপনার সম্পদকে মূল্যায়ন করেন বেশি ভালোবাসেন কি ভাই ভুল বললাম সম্পদকে আপনি বেশি ভালোবাসেন মোবাইল ফোনকে আপনি বেশি ভালোবাসেন কত মায়া আপনার মোবাইলের পরে আপনার মোটর সাইকেলের পরে কত মায়া কি ভাই তাই না আপনার বাড়ির পুরে কত মায়া আপনার জমির পুরে কত মায়া আপনার স্ত্রীর পুরে আপনার কত মায়া আপনার ছেলের পুরে কত মায়া কিন্তু বাপ মায়ের পরে মায়া একটু কম কি ভাই ভুল বলছি আপনাকে রাগ করছেন নাকি বলছিলাম আপনাকে দেখেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর কোনো মানুষ লাইমিনো আহাদুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি হয় সে পাগড়ি আলা পাঞ্জাবি আলা আর আলখেল্লা আলা হোক তাতে কি যায় আসে সেই ইমাম খতিব মোয়াজ্জেন আর মোফাসের মোহাক্কেক আর মোহাদ্দেস আর হাদি সাহেব কুতুব হাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি হোক তাতে আর যায় আসে না আল্লাহর নবী বলছেন লাইমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের পিতামাতা তার নিজের ধন সম্পত্তি তার পৃথিবীর গোটা মানুষের মধ্যে সকল মানুষের মধ্যে আল্লাহর নবীকে বেশি না ভালোবাসবে সুহান আল্লাহ দেখেন যখন আওয়ামী লীগ বিএনপির যখন কোনো রাষ্ট্রীয় কোনো রাজনীতির কারণে যখন কোনো নেতার কোনো ভোট যখন হয় বা নেতার যখন কোনো কথা বলা হয় তখন ওরে বাবারে আমরা তখন বলি স্লোগান মারি অমুকের ভাই আমাদের অমুক ভাই অমুকের মতন পবিত্র ফুলের মতন পবিত্র আরে ভাই এই কথা কেন বলবেন আপনি তো এক নম্বরের মুনাফিক মিথ্যুক আপনি আপনি যার ব্যাপারে কথা বলছেন ওর মুখে দাড়ি নাই আপনি জানেন যে ও আত্মসাত করে কি ভাই ভুল বলছি রাগ করবেন না ভাই কারো নাম করিনি নাম করছি কি আমি আপনি বলছেন যে অমুকের জীবন ফুলের মতন পবিত্র এই সেই অমুক চুমুক হ্যান ত্যান অমুক আমুক নেতা তুমুক নেতা যোগ্য নেতা আস্তাক ফিরলেন নওয়াজবিল্লা হ্যাঁ মুতে পেশাব করে পানি লেয় না টাকনুর নিচে প্যান্ট পরে টাকনুর উপরে প্যান্ট পরে না কি ভাই ভুল বললাম হ্যাঁ আর আপনি তার একটা টাইটেল লাগাই দিলেন কি তাই না তার মানে আপনার আপনার এই ইহলৌকিক জীবনের নেতা আপনার কাছে অনেক প্রিয় যার কারণে এতই ভালোবাসে যে নেতার ছবি আপনার বাড়িতে আপনি টাঙ্গায় দিয়েছেন কি ভাই তাই না কিন্তু আল্লাহর নবী বলছেন পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে সবচেয়েতে কাকে বেশি ভালোবাসতে হবে কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসুল সাল্লামকে এমনকি কোনো ব্যক্তি আল্লাহর নবীর জায়গায় কোনো সাহাবিকে ভালোবাসতে পারবে না আল্লাহর নবীর জায়গায় কোনো ইমামকে ভালোবাসতে পারবে না ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহম্মদ বিন হাম্বল কোনো পীর সাহেবকে বেশি ভালোবাসতে পারবে না কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী সাল্লামকে তা আমি বলছিলাম কি সুরার নিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়তের আমি ব্যাখ্যা করছিলাম দুই নম্বর আনুগত্য আদেশের কথা আল্লাহর রাসুলের আনুগত্য করতে বললেন কার আনুগত্য আল্লাহর রাসুলের আনুগত্য আরে ভাই রাসুলের পরিচয় আপনাকে দিচ্ছিলাম আল্লাহর নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ তালা বলছেন সুরাহ জাহের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকদ কান আল্লাহ কুমফি রসুলিল্লাহ ও সুয়াতুন হাসানা তোমাদের উত্তম চরিত্র উত্তম নমুনা উত্তম আদর্শ উত্তম শিষ্টাচার রয়েছে সর্ব উত্তম চরিত্র রয়েছে কার মধ্যে আল্লাহ রাসুলের মধ্যে সুহান আল্লাহ তার মানে আল্লাহর নবীর চরিত্রে কোনো ব্যক্তি যদি চরিত্র না গঠন করে তাহলে তার চরিত্র ভালো কি হবে না ভালো হবে না কার চরিত্র অনুযায়ী আমাদের চরিত্র গঠন করতে হবে আল্লাহর নবী সাল্লা সাল্লামের কোনো ইমাম মুস্তাহিদ কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক হ্যাঁ কোনো সায়েন্টিক বা কোনো নায়ক নায়িকা কোনো সিনেমা কোনো খেলোয়াড় এদের আদর্শে না কার আদর্শে আল্লাহ রাসুল সাল্লামের আদর্শে কোনো অস্বীকার করার কোনো রাস্তা আছে অবশ্যই নাই তাহলে আল্লাহর রাসুলের আনুগত্য করতে হবে আনুগত্য মানে অনুসরণ করা আল্লাহর নবীর অনুসরণ করা ফরজ আল্লাহর নবীর অনুসরণ করা কি ফরজ এটা ওয়াজিব না ফরজ আপনি সলাত আদায় করবেন কিভাবে করবেন আল্লাহ বলেছেন যে আকিমুস সলা তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো কিন্তু কিভাবে সলাত আদায় করবেন আল্লাহর নবীর হাদিস না মানলে আল্লাহর নবীর সুন্না না না মানলে আপনি কি সলাত আদায় করতে পারবেন হাত কিভাবে চাড়বেন কোন জায়গায় বুকে হাত বাঁধবেন কি ভাই তাই না কেমন করে সিজদায় যাবেন সিজদা থেকে কেমন করে উঠবেন এগুলো সব কিছু কার বর্ণনায় আছে আল্লাহর নবীর কার বর্ণনায় আল্লাহর রাসুল সাল্লামের কোরআন কার পরে নাজিল হয়েছে আল্লাহ রাসুল সাল্লামের পরে দেখেন এই জন্য আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য মানে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আপনার জীবনের সর্বক্ষেত্রে একমাত্র পবিত্র কোরআন এবং সৈহাদিসের অনুসরে অনুসরণের মাধ্যমে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে এটা হচ্ছে আল্লাহর নবীর আনুগত্য এই যে মসজিদে ঢুকবেন আল্লাহ নবীর আনুগত্য পালন করতে হবে মসজিদে ঢুকলে কোন পা দিতে হবে বলেন তো ডান পা এটা হচ্ছে রাসুলের আনুগত্য বাম পা দিয়ে ঢুকতে পারবেন না ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহ আবতালি আবাবা রহমাতিকা ঠিক আছে আবার মসজিদ থেকে বের হবেন আপনি কার অনুসরণ করবেন আল্লাহ রসুল সাল্লামের মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি বাম পা দেবেন কোন পা বাম পা বলবেন আল্লাহ মায়নি আস আলুকা মিং ফাজলিকা অথবা বিসমিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিং ফাজলিকা সুহান আল্লাহ মসজিদ থেকে বের হয়ে গেলেন বাসায় ঢুকবেন সালাম দেবেন আসসালাম আলাইকুম আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন যে তোমরা সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করো না এটা কার বিধান আল্লাহর বিধান আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন বাড়িতে ঢুকলে আপনাকে সালাম দিয়ে বাসায় ঢুকতে হবে বাসায় ঢুকার সময় দোয়া বলতে হবে বাসা থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ হাউলা কুয়াতে কুয়াতা ইল্লা বিল্লা আপনি পায়খানায় যাবেন কোন পা দিয়ে যাবেন এটাও আল্লাহ নবীর অনুসরণ আপনাকে বাম পা দিয়ে পায়খানায় ঢুকতে হবে পায়খানায় ঢুকার আগে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল শিয়াল খাবাইজ অথবা আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল শিয়াল খাবাইজ পায়খানা থেকে বের হয়ে আপনি আপনি পায়খানা থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন তারপরে আল্লাহকে বলবেন গুফরানাকা আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সুহান আল্লাহ দেখছেন এইভাবে মাঠে যাবেন ঘাটে যাবেন অফিসে যাবেন আদালতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন আপনার আপনার জীবনে আপনি কি করবেন আপনি ঘুমাইবেন ঘুমালে আল্লাহ নবীর আদর্শ মেনে চলতে হবে অনেক আপনাকে জিকির আজগারের নিয়ম কারণ আছে সই হাদিসের মধ্যে সর্বনিম্ন হলে আপনি এই দোয়া বলবেন আল্লাহমা বিস্মিকা আমতো আহিয়া আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করি তোমার নামে ঘুমাই আল্লাহ আমি তোমার নামেই জীবিত হই আল্লাহ আমি তোমার নামে আমি আবার ঘুম থেকে জাগ্রত হই সুহান আল্লাহ আপনি ঘুমাইবেন কোন কাতে ঘুমাবেন আল্লাহ নবীর আদর্শ আপনাকে মেনে চলতে হবে ডান কাতে ঘুমাইতে হবে এভাবে আবার ঘুম থেকে উঠবেন আল্লাহ আল্লাহর জিকির নিয়ে আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদাম আমাতানা ওয়াইলাইহিন নুসুর আল্লাহর নবীর আদর্শ মেনে চলতে হবে কোনো পথ নাই আপনি পোশাক পরবেন আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আপনাকে পোশাক পরতে হবে আপনি পোশাক পরবেন লেবাসুত তাকুয়া যেই পোশাকটা ঢিলে ঢালা হবে এবং যেই পোশাকে কোনো নায়ক নায়িকার ছবি থাকবে না যেই পোশাকে কোনো প্রাণীর ছবি থাকবে না ঠিক আছে এবং পুরুষের জন্য রেশমি পোশাক হারাম যেই পোশাকগুলো সুন্নাতের মধ্যে আছে এইভাবে আপনি পোশাক বলেন আপনার বিচার আচার বলেন আপনার অজু বলেন অজুতে আল্লাহর নবীর আদর্শ সলাতের মধ্যে আল্লাহর নবীর আদর্শ সিয়ামের মধ্যে আল্লাহর নবীর আদর্শ আজানের মধ্যে আল্লাহর নবীর আদর্শ একামতের মধ্যে আল্লাহর নবীর আদর্শ গোসলের সময় আল্লাহর নবীর আদর্শ জানাজার সময় আল্লাহর নবীর আদর্শ কবরে যাওয়ার সময়ও কার আদর্শ আল্লাহ নবীর আদর্শ সুহার আল্লাহ আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো কার আনুগত্য করো আল্লাহর রাসুলের আনুগত্য করো আর কি বলবো এগুলো তো এক একটা এক একটা সাবজেক্ট এক একটা এক একটা সাবজেক্ট একটা সাবজেক্টে দুই তিন ঘন্টা বললে কোনো রকম একটা বুঝ আসে কি তাই না এবার আসুন আল্লাহ রাসুলের আনুগত্য আরও অনেক কথা ছিল গুরুত্ব ফজিলত বহু আছে আমি আর ওইদিকে যাচ্ছি না যেহেতু আরও সামনে কয়েকটা পয়েন্ট আছে এবার তিন নম্বর আদেশ আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো আচ্ছা ভাই আমির না থাকলে আনুগত্য করবেন না কিন্তু আমির কি থাকা লাগবে না আল্লাহ বলছে আমিরের আনুগত্য করো তার মানে আপনার আমির নাই আপনার আমির তৈরি করতে হবে না আপনি আমির ছাড়াই চলবেন দেখেন আমাদেরকে আপনাদেরকে ভ্রান্ত করছে কেমন করে দেখেন যে সমস্ত বড় ভাই যে সমস্ত শায়েক যারা নিজেকে শায়েক দাবি করে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ অহংকার করে বলছি না ঠিক আছে আপনাকে আমি বলি দেখেন যেই উস্তাদ যেই শায়েক যেই ছাত্র আপনাদেরকে বলছে সংগঠন করা যাবে না সংগঠন করা হারাম দল করা যাবে না দল করা হারাম যেই ব্যক্তি বলছে বায়াত করা যাবে না বায়াত করা হারাম আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি ওই ব্যক্তির ইতিহাস দেখেন ওই ব্যক্তি নিজে সংগঠন করেছে ওই ব্যক্তি নিজে একটা সংগঠনে আছে এবং ও নিজে বায়াত করছে এবং মানুষকে বায়াত করাইছে কতগুলো প্রমাণ নেবেন আপনি কতগুলো প্রমাণ নেবেন আপনাকে কতগুলো নেবেন অডিও নেবেন না ভিডিও নেবেন হ্যাঁ অডিও নেবেন না ভিডিও নেবেন কয়টা নেবেন আপনি আপনাকে আমি বলছি আপনাকে যেই ব্যক্তিটা ভুল বোঝাচ্ছে যে আমির থাকা হবে না হ্যাঁ এবং সংগঠন থাকা যাবে না আবার বায়াত করা যাবে না আমি তাদের জন্য বলছি যে আপনি তাদের ইতিহাস চেক করেন পূর্বের কথাগুলো দেখেন এবার হ্যাঁ আপনার সাথে আমি এভাবে বলতে পারি যে আপনার সাথে আমি একমত যে আপনি এখন বলতে পারেন মানুষ মাত্রই ভুল হয় হয় না মানুষ মাত্র কি ভুল হয় না আল্লাহর নবী বলেছেন আনাস রাজি আল্লাহ তালহ বলছেন যে কুল্লু ইবনু আদম খত্তাউন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুলকারী ও খয়রিল ইন আত্মাবুন আর সর্বোত্তম ভুলকারী হচ্ছে যিনি ভুল করার পরে ভুল স্বীকার করে এর এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি পছন্দনীয় প্রিয় এবং উত্তম ভুলকারী তো আপনি এইভাবে বলেন যে আগে যে হাদিসগুলো পড়েছিলাম এগুলো আমি ভুল পড়ছি বা ওগুলো আমি ভুল দেখেছি কি ভাই এমদাদ ভাই কি তাই না আপনি এইভাবে বলেন আপনি কোনো স্বার্থের কারণে এভাবে বলছেন কেন যে এটা করা যাবে না ওটা করা যাবে না কিন্তু আপনার তো বই লেখা আছে আপনার তো বক্তব্য আছে আপনি যে এর আগে এগুলো করছেন এত তো বহু প্রমাণ আছে তাহলে আপনি দুই মুখে লোক হলেন না দুই মুখে আপনি আচ্ছা আর একটা কথা আপনাকে বলি আপনি আশ্চর্য হবেন আচ্ছা আপনাকে যদি বলি যে ইমাম আবু হানিফা অথবা আব্দুল কাদের জিলানি একজুতে চল্লিশ বছর সলাত আদায় করছে আপনি কি বিশ্বাস করবেন ভাই ভাই আপনি করবেন আচ্ছা বলেন তো এক উজুতে কি চল্লিশ বছর কোনোদিন সলাত আদায় করা যায় এটা কি সত্যি অবশ্যই মিথ্যা চল্লিশ বছর ও তো মানুষ ও তো জিন না ও তো ফেরেস্তা না কি ভাই তাই না ওর পেশা বাজুতেই তিনি আদি করছেন এখন যদি আপনাকে বলি ভাই আমি মনে করেন ছত্রিশ বছর ধরে বক্তব্য দিছি আমার জীবনে কোনোদিন আমি কোনোদিন ভুল কথা বলি নাই একটা কথা ভুল প্রমাণ করতে পারলে আমি এই করবো এই করবো আপনি কতগুলো ভুল নেবেন আপনাকে যদি আমি বলি যে আমি ছত্রিশ বছর ধরে কথা বলছি আমার জীবনে কোনো দিন কোনো দিন একটা ভুল কথা বলি না তাহলে মিথ্যা কথা হলো না আমি তো মানুষ আমি কি মানুষ রক্তে মাংসে গড়া মানুষ আমি এই মুখে বলেছি যে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে আহলে আদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে আদিস যুব সংঘ এই বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সংগঠন আপনারা এখানে অংশগ্রহণ করেন আপনারা জামাতবদ্ধ জীবনযাপন করেন হ্যাঁ আপনারা আমিরে জামাতের নেতৃত্বে চলেন এই কথা বলে যদি আবার আমি বলি যে না এই সংগঠন করা যাবে না আমির মানা যাবে না কথার কথা রাগ করছেন নাকি বুঝার জন্য আপনাকে বলছি তাহলে এই কথাটা যখন আপনাকে আমি বলবো তাহলে অবশ্যই আমার ব্যক্তিগত কোনো কথা হবে হবে না ভাই খেয়াল করে দেখেন বলছিলাম তাহলে আল্লাহ তালা বলেন ওয়া উলিল আমরে মিনকুম তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো এবার আসেন আমিরের পরিচয় আমির কাকে বলে আমির মানে হচ্ছে নেতা আমির মানে কি নেতা এখন এখানে একটা বুঝার ব্যাপার আছে যে আমির বলতে এই আমির যে শুধু ওই আপনার খেলাফতের আমির এমন না ঠিক আছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে সর্বশ্রেষ্ঠ আমির হচ্ছে যদি কোনো আমিরের খেলাফত মানে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যদি খেলাপত মানে নির্বাচিত হয়ে যদি কোনো একজন আমির নিয়োজিত হয় আলহামদুলিল্লাহ এরকম আমির হলে কি আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখছি যে না আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারছি না কোরআন এবং সই হাদিসের আলোকে মারামারি গণ্ডগোল ছাড়া শান্ত স্নিগ্ধভাবে পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে মনে করেন আমি রাষ্ট্র কায়েম করতে পারলাম না এর জন্য কি আমি দায় আমার ক্ষমতা নাই এর জন্য কি আমি দায়ী থাকবো আল্লাহর কাছে আল্লাহ কি বলেছে যে মানুষকে জ্বালাও পোড়াও আগুন ধরো যেভাবেই হোক তুমি তোমার শাসন ক্ষমতা ছিনায় নিয়ে আসো ছিনিয়ে নিয়ে ছিনায় নিয়ে তুমি রাষ্ট্র কায়েম করো এরকম কথা আল্লাহ বলেছে অবশ্যই বলেনি কি ভাই তাই না আল্লাহ রসুল সাল্লাম এই তাইপের ময়দানে মানুষকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লামকে মারা হয়েছে আল্লাহর নবীকে মেরে তাকে রক্তে রঞ্জিত করা হয়েছে তিনি অচেতন হয়ে তিনি মাটিতে পড়ে গেছেন কি ভাই ইতিহাস কি বলে না হাদিসের মধ্যে নাই ঘটনাগুলো সত্যি কথা না এগুলো আমার ভাইয়েরা তাহলে আল্লাহর নবী ইচ্ছা করলে কি তিনি ক্ষমতা দেখাতে পারতেন না আল্লাহর নবীর কি ক্ষমতা ছিল না ফেরেস্তা এসে বলছেন তুমি আমাকে একটু আদেশ করো তুমি আমাকে ইন্ডিকেট করো আমি তাদেরকে একবারে কি করব উলট পালট করে দেবো আল্লাহ তো ক্ষমতা দিয়েছে আল্লাহ রসুল সাল্লামকে কিন্তু আল্লাহ নবী কি বলেছেন যে আল্লাহ মাহদে কমি ফা ইন্না লাই আলামুন হে আল্লাহ তুমি আমার জাতিকে আমার কমকে আমার সম্প্রদায়কে তুমি হেদায়ত করো তাদেরকে ক্ষমা করে দাও কারণ ফা ইন্না লাই আলামুন কারণ তারা জানে না সুভান আল্লাহ এই হচ্ছে রহমতের নবী রহমাতাল্লিল আলামিন হ্যাঁ আল্লাহর রসুল সাল্লামের যে দাওয়াতে জিন্দেগি যদি দেখেন আল্লাহর নবী সাল্লাম তিনি তার জীবদ্দশায় মক্কাতে জন্মগ্রহণ করার পরে তিনি মক্কায় থাকতে পারেন নাই বড় দুঃখ বেদনা নিয়ে তিনি রাতের অন্ধকারে তিনি হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন মদিনাতে গেছেন সুভান আল্লাহ তো ক্ষমতা যদি দেখাইতে পারতেন জোর করে যদি ক্ষমতা নিতেন তাহলে আল্লাহ নবী কি মক্কাতে থাকতে পারতেন না তাহলে মক্কা থেকে মোদিনাই কেন গেলেন কি তাই কি ভাই তাই না মনে করেন আমরা আহলে হাদিস আমরা আহলে হাদিস এখন আহলা হাদিসের হাতে আমাদের কোনো শক্তি নাই ক্ষমতা নাই ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা করার ক্ষমতা নেই আমরা চেষ্টা করছি আমরা কি চেষ্টা করছি কিন্তু চেষ্টা করছি ঠিক আছে আল্লাহ রসুল সাল্লামের হাদিস অনুযায়ী কি এই যে আমরা এখন দেখেন এখানে বসে আছি আমার এই ভাই একজন এই এই যে এখানে একজনকে সভাপতি নির্বাচন করেছেন করেছেন না ভাই ইনি হচ্ছেন এখন বর্তমানে আমাদের আমির এখন বর্তমানের আমির কে ওনার নাম কি উসমান গনি আলহামদুলিল্লাহ উসমান গলি আঙ্কেল এই আঙ্কেল আজকে আমাদের এই মজলিসের আমিল উনি এখানকার এখন বর্তমানে নেতা আমার আমাদের নেতা কি ভাই তাই না তো এই নেতা ছাড়া নেতা ছাড়া কি কোনো সেক্টরে কোনো বিষয়ে হয় দেখেন আপনি স্কুলে যাবেন টিচার আপনার নেতা টিচারের আবার নেতা আছে শিক্ষকদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আছে না অবশ্যই প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের কাজ কি তিনি শিক্ষক এবং ছাত্রদেরকে কন্ট্রোল করবে এবার একটা শিক্ষক যখন ক্লাসে যাবে তখন গোটা ছাত্রদের উনি অভিভাবক হবে কি ভাই তাই না তাহলে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের কথা এবং আল্লাহর কথা যদি একত্রিত করেন যে আল্লাহ যে বললেন তোমরা উলিল আমরি মিনকুম তোমরা আমিরের আনুগত্য করো তো আমির কে আমির হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম যেহেতু এখন নাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যাকে দায়িত্ব দেওয়া হবে যাকে দায়িত্ব দেওয়া হবে নেতা নির্বাচন করা হবে তিনি হচ্ছেন আমির তিনি হচ্ছেন আমির তবে আমরা সাংগঠনিকভাবে যাকে আমির মানি আর খেলাফতের আমির এই আমির কিন্তু এক না আমরা যে আমির এমারতের অনুসরণ করি আমাদের এমারতের উদ্দেশ্য হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আমরা কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করব কি ভাই তাই না হ্যাঁ নির্বেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা করা এটা আমাদের উদ্দেশ্য লক্ষ্য না এবং জীবনের সর্বক্ষেত্রে আমরা কিতাব সুন্নাতের অনুসরণ করব কি তাই না এক কথায় আমরা শিরিক করব না তাহিদের পরে থাকব আমরা বিদাত করব না সুন্নাতের পরে থাকব এবং আমরা কাকে সন্তুষ্ট করব আল্লাহকে সন্তুষ্ট করব এবং আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ আমরা গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশ না আমরা পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠার প্রচেষ্টা করব মারামারি গণ্ডগোল করবো না প্রচেষ্টা করব আমরা চেষ্টা করব তাওহিদ প্রতিষ্ঠা বাস্তব তাওহিদ বাস্তবায়ন করার জন্য আচ্ছা ভাই এটা কি খারাপ কাজ অবশ্যই ভালো কাজ না তাহলে এখন দেখেন তাহলে আল্লাহ তালা বললেন ওয়া উলিল আমরে বিনকুম তোমাদের মধ্যে যিনি আমির হবেন তোমরা সে আমিরের আনুগত্য করবে ঠিক আছে এরপরে আমরা আসব আমিরের কিছু বিষয়ে ছোট ছোট কিছু হাদিস বলবো তারপরে সংক্ষিপ্তভাবে কথা বলে আলোচনা শেষ করব তো আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমাদের আমিরের এ যে দেখেন আল্লাতে কোনো সমস্যা নাই আল্লাহর নবীতে কোনো সমস্যা নাই কিন্তু যখন একটা আমির হবে মনে করেন এখানে একজন আজকে আমাদের চাচা উসমান গনি ওনাকে আমির করা হয়েছে এখন আপনার ভিতরে খারাপ লাগতে পারে ওকে আমির করেছে ওর থেকে আমি কমে আছি নাকি ওর থেকে কি আমি কম জানি এই ওই এই করে ওই করে ওর বউ এই করে ওর ছেলে এই করে এই এই ছিল অমুক ছিল হ্যান ছিল ত্যান ছিল অবশ্য আপনার মনের ভিতরে ফেতনা আসতে পারে আসতে পারে না কি ভাই আসতে পারে না তাহলে বোঝা যাচ্ছে যে তৃতীয় পক্ষ যখন আমির হবে আমির হতে গেলে একটা বাদ বিসংবাদ ঝগড়া গণ্ডগোল একটা মতভেদ কি হতে পারে হতে পারে তো আল্লাহ তালা বলছেন যে ফাইং তানা যা তুমি পিসাইন যদি তোমাদের মধ্যে কোনো মতনক্য হয় মতবিরোধ হয় যদি কোনো সমস্যা হয় তাহলে ফারুদ্দু হইল আল্লাহ রসুল তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাবে আল্লাহর দিকে ফেরা মানে কোরআনের দিকে ফেরা রাসুলের দিকে মানে হাদিসের দিকে সন্ন্যার দিকে ফেরা আর রাসুলের দিকে ফেরা মানেই কার দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা তার মানে আমিরকে মানতে যেয়ে যদি কোনো সমস্যা হয় আপনার যদি মনের ভিতরে ভালো না লাগে তাহলে আপনি কার দিকে যাবেন কার দিকে আল্লাহ এবং তার রাসুলের দিকে তাহলে কি ভালো হলো না খারাপ হলো অবশ্যই ভালো হলো বলেছে কি যে আল্লাহ আমিরকে যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার পীরের দিকে ঘুরো তুমি তোমার ইমামের দিকে ঘুরো তুমি তোমার হুজুরের দিকে ঘুরো হ্যাঁ কোনো শায়েকের কোনো বক্তার দিকে ঘুরো আল্লাহ কি কথা বলেছে অবশ্যই বলেনি আল্লাহ বলেছে তুমি কোরআন এবং হাদিসের দিকে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও সুভান আল্লাহ আল্লাহ বলছেন জালিকা খয়ের এটাই তোমার জন্য উত্তম মানে আল্লাহ এবং তার রাসুলের দিকে ঘুরবেন এটা কি উত্তম ওয়া আহসানু তাওয়িলা এবং এটাই হচ্ছে পরিণতির দিক দিয়ে সর্বোত্তম ভালো বুঝতে পারলেন ক্লিয়ার তাহলে এই আয়াতের মধ্যে আমরা অনেক কিছু এই একটা আয়াতের মধ্যে অনেক কিছু জানতে পারলাম প্রথম জানতে পারলাম আল্লাহর আনুগত্য করতে হবে দ্বিতীয় জানতে পারলাম আল্লাহর রাসুলের আনুগত্য করতে হবে তৃতীয় জানতে পারলাম যে আমিরের আনুগত্য করতে হবে আর আমিরকে অনুসরণ করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে জানতে পারলাম আমরা কার দিকে ঘুরবো আল্লাহ এবং তার রাসুলের দিকে ঘুরবো আর একটা জিনিস জানতে পারলাম যে আল্লাহ এবং তার রাসুলের দিকে ঘোরা এটা হচ্ছে সর্বোত্তম কল্যাণ এবং এটা পরিণতির দিক দিয়ে সবচাইতে কি ভালো উত্তম সম্মানিত উপস্থিতি তাহলে এতক্ষণে আমরা কিন্তু আমিরের বিষয়টা বুঝে গেলাম আমিরের গুরুত্ব কি তাই না এবার মামুরের দিকে আমরা আসি মামুর কাকে বলে আমিরের গুরুত্ব নিয়ে আর আরও কিন্তু অনেক কথা ছিল আল্লাহর নবী সাল্লামের একটা হাদিস বলেই নিয়ে এখানে একটা তা না হলে এই এই হাদিসটা অসম্পূর্ণ থেকে যাবে যে আমিরের যে আপনি আনুগত্য করবেন এ আল্লাহ রসুল সাল্লামের যে হাদিস রয়েছে আল্লাহর নবী বলছেন যে মান আতা আনি ফাঁকা আতা আল্লাহ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আল্লাহর নবীর আনুগত্য করলে কার আনুগত্য করা হয় আল্লাহর আনুগত্য করা হয় এটা আল্লাহর নবী বলেছেন সই বুখারির দুই হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস এবং এই এই হাদিসের আলোকে সুরান নিসার আশি নম্বর আয়াত আছে আল্লাহ বলছেন ও মাইয়ুতির রসুল আফাকদাতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো সুভান আল্লাহ তাহলে আল্লাহর নবী বলছেন মান আতানি ফকদ আত আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো অমান আসানি ফকদ আসা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নবীর কথা বলছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো তার মানে রাসুলকে অস্বীকার করা মানে কাকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা অমাই ইউতিল আমির ফকদ আসা আতানি যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো সুহান আল্লাহ তার মানে আপনি যাকে আমির মেনে চলবেন তার আনুগত্য করলে কার আনুগত্য করা হবে আল্লাহ রসুলামের আনুগত্য করা হবে অমাই ইয়াসিল আমির রফাকদ আসানি যে ব্যক্তি আমিরকে অস্বীকার করলো সে আল্লাহর নবীকে কি করলো অস্বীকার করলো সই বুখারির হাদিস দুই হাজার নয়শো সাতান্ন নম্বর সই মুসলিমের এক হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবি তিন হাজার ছয়শো একষট্টি নম্বর হাদিস যেটা আমি বললাম সম্মানিত উপস্থিতি তাহলে চিন্তা করে দেখেন আমিরের গুরুত্ব বোঝানোর জন্য হাদিসটা আপনাকে আমি বলেছি ঠিক আছে তাহলে আমিরের গুরুত্ব অনেক বেশি না অবশ্য বেশি আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমিরের সম্পর্কে আরও অনেক কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সই বুখারি মুসলিমের হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দেখতে কালো হয় দেখতে কালো যদি কান কাটা হয় কান কাটা এবং দেখতে যদি কালো হয় আর যদি সে আমির হয় তাহলে তার হুকুম মেনে চলতে হবে তার হুকুম কি করতে হবে মেনে চলতে হবে তবে আমিরের আনুগত্য করতে হবে আমিরকে কি করা যাবে না অস্বীকার করা যাবে না যেই লোকটা সারা জীবন আমিরের প্রশংসা করল সেই লোকটা নিজের স্বার্থ বজায় রেখে এখন যদি বলে যে আমি আমির মানি না তাহলে সে মোনাফিকি করলো না এই হাদিসের আলোকে আয়তের আলোকে কি ভাই তাই না খেয়াল করে দেখেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন তাহলে বলছিলাম আমির আমির মানে হচ্ছে নেতা আমির মানে কি নেতা আর মামুর মানে কর্মী যে যিনি নেতার অনুসরণ করে তিনি হচ্ছেন কি মামুর যিনি নেতার অনুসরণ করে তিনি কে মামুর যেমন আমি এখন বক্তব্য দিচ্ছি আমি বক্তা আর আপনি বসে আছেন শুনছেন আপনি কি শ্রোতা আপনি যদি বক্তব্য দিতেন আমি যদি শুনতাম তাহলে আপনি হতেন বক্তা আমি হতাম কি শ্রোতা তো এরকমভাবে যিনি আমির উনি হচ্ছেন নেতা যিনি মামুর উনি হচ্ছেন কর্মী মানে যিনি নেতার আনুগত্য করে যিনি নেতাকে মেনে চলেন তিনি কে মামুর তিনি কি মামুর তাহলে বুঝতে হবে তাহলে মামুর বিষয়টা কিন্তু সংক্ষিপ্ত এখানে এত বেশি বলার বা বুঝার কোনো প্রয়োজন নাই তবে মামুরের গুরুত্বটা একটু বুঝে দেখেন আল্লাহ নবী সাল্লাম বলছেন সই বুখারি মুসলিমের হাদিস আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলছেন তিনি বলেছেন যে আলা কুল্লুকুম রয়ন ওয়া কুল্লুকুম মাসুলুনা রয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর কাছে তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ নবী বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকে কার কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের রাখালি সম্পর্কে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা তোমাদেরকে জবাবদিহিতা করবেন আল্লাহ বলছেন আল্লাহ তোমরা সাবধান থাকো কুল্লুকুম রহিন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল ও কুল্লুকুম মাসুলনা রয়াতি তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কি দিতে হবে জবাব দিতে হবে সমানিত উপস্থিতি এজন্য আপনি যদি মামুর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমিরের আনুগত্য করতে হবে আর একটা জিনিস মামুর মাম আমরের বুঝতে গিয়ে আমিরের আরেকটা জিনিস বুঝতে হবে যে আমির যে আপনাকে মানতেই হবে আল্লাহর নবী সাল্লাম যেমন জামাতের ক্ষেত্রে তিনি যখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের যখন কোনো দল একটা একটা দল যখন বের হয় যদি সেই দলের মানুষ সংখ্যায় যদি তিনজন থাকে তাহলে দুইজন হবে কর্মী আর একজন কি হবে নেতা হবে আমির হবে সই বুখারি মুসলিমের হাদিস আছে হাদিসটা আপনাদেরকে সময় থাকলে পরে ওই হাদিসটা বলবো তাহলে বুঝতে হবে যে আমিরের গুরুত্ব কত বেশি এবং মামির মামুর যিনি হবেন তিনি আমিরকে কিভাবে ফলো করবেন তাহলে চিন্তা করে দেখেন ঠিক আছে এবার আসেন আমরা এই যে বায়াতের কথা বলছিলাম যে বায়াত নিয়ে যে আমাদের সমস্যা যে বায়াত করা যাবে না বায়াত করা বিদাত বা এটা ঠিক না তো আগে আমরা এই বায়াতের পরিচয়টা আমরা জানি বায়াত মানে অঙ্গীকার করা বায়াত মানে কি অঙ্গীকার করা বা শপথ করা আনুগত্যের শপথ করা আনুগত্যের অঙ্গীকার করা ঠিক আছে অঙ্গীকার করা শপথ করা একই জিনিস ঠিক আছে তো এখানে হাদিসের যে বায়াতগুলো আছে ওগুলো বোঝানোর আগে আমাদের যে প্রচলিত বায়াতকে মানুষে মানে কটাক্ষ করে বা তারা মানে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মনে করেন যে এটা নিয়ে ঝামেলা মানে আপনার মতবিরোধ সৃষ্টি করে আপনাদেরকে এখানে একটা উদাহরণ দেব এই যে দেখেন এই বইটা গঠনতন্ত্র আহলে আদিস আন্দোলনের গঠনতন্ত্র ঠিক আছে আপনারা জানেন আহলে আদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে আদিস যুব সংঘ বাংলাদেশের মধ্যে বিশাল বড় একটা সর্ববৃহত্তম একটা সংগঠন বা একটা জামাত আলে আদেশ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আলে আদেশ যুব সংঘ এতে কি কোনো সন্দেহ আছে অবশ্যই সন্দেহ নাই এটা আপনারা এই যে আগাম এই এই মাসে তেইশ ও চব্বিশ তারিখে আপনারা তাবলিগ ইজতেমায় গেলেই আপনারা দেখতে পাবেন সম্মানিত উপস্থিতি এই যে দেখেন এই গঠনতন্ত্রের এখানে যে বায়াতের সিস্টেমটা দেওয়া আছে এবং এখানে যে অঙ্গীকারের কথা লেখা আছে আমি আপনাদেরকে এই এই বায়াতের অঙ্গীকারটা আপনাদেরকে তর্জমা করে বলবো মানে বাংলাটা বলবো তারপরে আপনারা আমাকে বলবেন যে এটা ভালো না খারাপ তারপরে আপনাদেরকে বলবো যে এটা বলার দলিল কোন জায়গায় আছে এটা বলা যাবে না যাবে না কি একটুক সময় তো দিবেন ইনশাল্লাহ আচ্ছা দেখেন এখানে বায়াতের পদ্ধতি যেভাবে দেওয়া আছে দেখেন আমিরের নিকটে যিনি যার তত্ত্বাবধানে আপনি জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য আপনি যার তত্ত্বাবধানে থাকবেন যাকে লিডার হিসেবে মানবেন তো বায়াত করার আগে এখানে তৌবা এবং ইস্তেকফার করতে হয় কি করতে হয় তৌবা এবং ইস্তেকফার করা দেখেন আজকে আপনি মনে করেন আপনি জীবনে অনেক গুণা করেছেন পাপ করেছেন আজকে থেকে আপনি ভালো হতে চান তাহলে আপনি প্রথমে কি করবেন আপনি তৌবা করবেন না আল্লাহ তালা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবা তান্না সুহা আল্লাহ বলেছেন ইয়াই দিন আমানো তু বইল্লাহ তাওবাতান্না সুহা সুরা তাহারিম আট নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে খালেজ তৌবা করো যদি তোমরা একনিষ্ঠ খালেজ তৌবা করো তাহলে আশা করা যায় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন ওয়াইদ খেলকুম জান্নাত এবং আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেবেন সুহান আল্লাহ তার মানে আজকে যদি এখন আপনি তোবা করেন জীবনে অনেক গুণা করেছেন যদি আপনার তোবাটা খাঁটি হয় তোবার শর্ত মেনে যদি করেন তাহলে আপনার আল্লাহ তালা জীবনের জিন্দগির পাপ ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ সুরাত সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত যদি কোনো ব্যক্তি খালে অন্তরে তৌবা করে ইমান আনার পরে যদি তৌবা করে এবং সৎ আমল করে আল্লাহ তালা তার পূর্বের জিন্দগির সব পাপগুলোকে আল্লাহ নেকিতে কনভার্ট করবেন মানে পাপকে নেকি করবেন পাপগুলোনকে কি করবেন নেকি করবেন মনে করেন এই মসজিদ পরিমাণ আপনি গুণা করেছেন আজকে আপনি তৌবা করেন আল্লাহ এই মসজিদ পরিমাণ এই পাপগুলোনকে কি করে দিবেন নেকি করে দেবেন সুবহান আল্লাহ চিন্তা করেছেন তো তোবা এবং ফার করার পরে আমরা যেইভাবে বায়াতের কথাটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি বলেন এইভাবে যে আমি মোহাম্মদ নওশাদ আলী আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে আমিরে জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি ইসলামের যাবতীয় ফরজ এবং সুন্নাত পালন করব। এবং পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গড়ে তুলব ইনশাল্লাহ সচেষ্ট থাকব এটা কি খারাপ কথা ভাই আপনি যদি অঙ্গীকার করেন যে আজকে থেকে আপনি ফরজ দোধ ছাড়বেন না ফরজ এবং সোননাথ সব পালন করবেন এবং হারাম কোনো কাবিরা গুণা করবেন না আপনি হারাম কোনো কাবিরা গুণা করবেন না সব গুণা থেকে আপনি বাঁচে থাকবেন হালাল রুজি রোজগার আপনি হালালে অভ্যস্ত হওয়ার জন্য হালাল জীবন যাপন করবেন ভাই এটা শপথ করা কি খারাপ হলো বলেন তো এটা কি খারাপ হলো এখানে কি বলেছি যে আমরা এই এই দেশের সরকারকে মেরে ফেলবো বোমা মারে বাস্ট করে দেব দিয়ে আমরা রাতারাতি সংসদে চলে যাব দিয়ে আমরা বাংলাদেশে ইসলাম ইসলাম কায়েম করে ফেলবো এখানে কি এই শপথ করা হয়েছে ভাই এখানে কি এরকম হরতাল করব। হ্যাঁ জ্বালাও পোড়া আগুন ধরাবো রাস্তা ব্লক করে দেব এখানে কি এরকম কোনো কথা বলা হয়েছে এখানে আনুগত্যর শপথ করা হয়েছে কিসের আনুগত্য আনুগত্যের শপথ যে আমি আল্লাহ এবং তার নবীকে মেনে চলবো হালাল রুজি রোজগার হালাল জীবন যাপন করব এবং আমি কোনো কাবিরা গুণা করব না বড় গুণা করব না এই আনুগত্য করছি কি ভাই তাই না তো এই আনুগত্য নিতান্তই ভালো এটা কোনো সমস্যা নাই তবে এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে এতটুকু যে ওনারা বলছেন বলছেন যে বায়াত শুধু খেলাফতের যিনি আমির হবেন তার কাছেই করতে হবেন আর কার আরও কার আর কারো কাছে করা যাবে না এটা কিন্তু ভুল কথা ভাই এটা তো এটা তো খেলাফতের বায়াত হচ্ছে না এটা কিসের বায়াত হচ্ছে আনুগত্যের বায়াত তো আনুগত্যের বায়াত তো খারাপ না আল্লাহ রসুল সাল্লামের একাধিক আপনার বায়াতের পুরে হাদিস আছে এবং যুক্তিকতা আছে এই বায়াতের নাম হচ্ছে ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন প্রফেসর ডক্টর আসাদুলাল গালিবের লেখা ঠিক আছে মোটামুটি প্রায় আপনার এই একশো পঁয়ষট্টি পৃষ্ঠার বই একশো কত পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠার বই ইসলামী খেলাপথ ও নেতৃত্ব নির্বাচন বইটা সুন্দর করে দেখে নেবেন ভাই এখানে বায়াতের উদ্দেশ্য দেওয়া আছে কেন বায়াত করবেন এবং এখানে বায়াতের গুরুত্ব সম্পর্কে মেলা হাদিস আছে এখানে অনেক হাদিস আছে বায়াতের সম্পর্কে গুরুত্ব সম্পর্কে অনেক হায়াত আছে হাদিস আছে তারপরে বিভিন্ন প্রকার বায়াত কেন বায়াত করবেন কি কি কারণে আল্লাহর নবীর যুগে বায়াত করা হয়েছে আপনার সতেরোটা এখানে এখানে প্রায় সতেরোটা বায়াতের ইয়ে দেওয়া আছে এখানে বিভিন্ন কারণ দেওয়া আছে এই জায়গাতে সিরিয়াল করা আছে ঠিক আছে কোন কোন জায়গায় বায়াত করতে হয় যেমন আমিরের আদেশ শ্রবণ এবং মান্য করার জন্য বায়াত করা এবং নেতৃত্ব পালন করার জন্য ঝগড়া করব না এজন্য বায়াত করা সত্য কথা বলার জন্য বায়াত করা ন্যায় কথা বলার জন্য বায়াত করা অন্যকে প্রাধান্য দেওয়া হলে তাতে ধৈর্য ধারণের উপরে বায়াত করা হ্যাঁ সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এবং এ যে যুদ্ধের ক্ষেত্রে পালায়ন না করার জন্য বায়াত করা হ্যাঁ এবং দৃঢ় থাকার জন্য বায়াত করা জিহাদের উপর জিহাদ করার জন্য বায়াত করা হিজরত করার জন্য বায়াত করা হ্যাঁ এবং মহিলাদের বায়াত সম্পর্কেও এখানে আছে আবার ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য বায়াত হ্যাঁ বালকদের জন্য বায়াত কৃত দাসের জন্য বায়াত এ যে বায়াতের বিভিন্ন এখানে ক্ষেত্র এখানে তুলে ধরা আছে এছাড়া এমারত এবং বায়াতের পর্যালোচনা এখানে সুন্দর করে দেওয়া আছে এবং বিরোধী পক্ষের বক্তব্য সম্পর্কে এখানে দেওয়া আছে বায়াতের ফলাফলটা কি এ সম্পর্কে অনেক কথা এখানে দেওয়া আছে সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ এখানে বায়াত যে করা যায় এতে কোনো সমস্যা নাই এই সমস্যার সমাধান আপনি এই বইটা পড়লে আমি তো সাধারণ ছোটোখাটো মানুষ আমার কথার মধ্যে ভুল হতেও পারে তাই না ইনি হচ্ছেন উস্তাদের উস্তাদ যিনি ভুল ধরছেন উনি না আরে উনার উস্তাদ তার উস্তাদ হচ্ছেন এই আপনার ডক্টর আসাদুল্লাল গালিব এতে কোনো সন্দেহ নাই ভাই ঠিক আছে তো এখানে অনেক এখানে বহু এখানে ক্ষেত্র এবং এখানে হাদিসগুলো দেওয়া আছে এবং এছাড়া আনুগত্য কিভাবে করবেন আনুগত্যের পরে এখানে অনেকগুলো আয়াত এখানে দেওয়া আছে এখানে হাদিসগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে আয়াত এবং হাদিস এবং ক্ষেত্রগুলো এ জায়গায় দেওয়া আছে